গতকালকে বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বিশাল বড় ভয়াবহ একটি আগুনের বিশাল বড় একটি অগ্নি দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং সবচাইতে বড় অবাক করা বিষয় হচ্ছে কিছু সময়ের ব্যবধানে কয়েকশো তাজা প্রাণ ঝরে গিয়েছে সব শেষ আগুনে দাও দাও করে জ্বলে পুড়ে অনেকে ছাড়খাড় হয়ে গিয়েছে তো যারাই এই আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছে আল্লাহ সবাইকে যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে আপনার অন্তর থেকে সকলেই পড়েন আমি অনেক এটা অনেক কষ্টদায়ক প্রিয় ভাইরা আজকে চট্টগ্রাম ভালো নেই চট্টগ্রামের মানুষ ভালো নেই আমি ফেসবুকে দেখলাম যে যখন এই আগুনটা শুরু হয় আগুনের শুরুটা যখন হয় তখনই একজন বাবার সন্তান বাবাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে বাবা এখানে আগুন ধরে গিয়েছে অবস্থা বেশি একটা ভালো না তো বাবা প্রথমে জিনিসটা বুঝে উঠতে পারে না যে আসলে হচ্ছেটা কি বা কি হতে পারে বাবার কোনো ধারণাই ছিল না তো আব্বা বলল যে বাবা তুমি আগুন থেকে দূরে থাকো এবং নিরাপদ একটা জায়গায় অবস্থান নাও বেশি কাছে যেও না আগুনের একটু পরে সেই সন্তানটা আবার বাবাকে কল দিয়েছে কি কি আশ্চর্য ঘটনা বাবাকে ফোন দিয়ে বলছে বাবা এই একটু পর পর বিস্ফোরণ ঘটছে অলরেডি আমার এক পা কোথায় যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এটা আমি জানি না তুমি আমার জন্য দোয়া করবা আমাকে মাফ করে দিবা আর দয়া করে এই মুহূর্তে আমাকে ফোনে তুমি কালেমা পড়ো সে ছেলেটা কিছুক্ষণ পরে আপনি শেষ হয়ে গিয়েছে সব স্বপ্ন এক সেকেন্ডে ধরিসা আল্লাহ ওই ছেলেকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নাসিব করুন আমি এটা আপনার সঙ্গে হতে পারে এটা আমার সঙ্গেও হতে পারে এটা যে কোনো কারোর সঙ্গেই হতে পারে ভাই আবার আমি দেখলাম যে একজন ফায়ার সার্ভিসের কর্মী যখন আগুন লেগে গিয়েছে চতুর্শে তখন তার শরীরে ওই আগুনের ছোঁয়া লেগেছে অলরেডি তার শরীর অনেকটা পুড়ে গিয়েছে এমন একজন ফায়ার সার্ভিস কর্মী সে ছিল তার নবজাতক একটি শিশু কেবল দুনিয়ায় এসেছে একজন মেয়ে এসেছে ছোট্ট ফুটফুটে সন্তান তাকে দেখার বাবার কতটা আগ্রহ তার কতটা আগ্রহ নিয়ে সে বেঁচেছিল যে আমি আমার ছুটিতে গিয়ে আমার ছোট্ট নবজাতক শিশুকে দেখব যখন আগুন লেগে গিয়েছে পুরো শরীরটা দগ্ধ হয়ে গিয়েছে তখন সে এটা রিয়েলাইজ করতে পেরেছে যে আমি আর থাকবো না মাই টাইম ইজ ওভার আমার সময় শেষ হয়ে গিয়েছে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে তখনই সে তার মামাকে কল দিয়েছে দেখেন কি হৃদয় বিতরক ঘটনা ফোন দিয়ে মামাকে বলছে মামা আমার পুরো শরীরটা আগুনে দগ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরে আমি দুনিয়া ছেড়ে চলে যাব তুমি আমাকে মাফ করে দিও আর আমার মায়ার সন্তানকে আমি দেখতে চেয়েছিলাম দেখতে পারলাম না যত্ন নিতে চেয়েছিলাম যত্ন নিতে পারলাম না তুমি দেখে শুনে দেখো এ হচ্ছে বাংলাদেশের অবস্থা আর একজন পুলিশ ভাইয়ের অবস্থা দেখলাম আরও খারাপ একজন পুলিশ বসে আছে তার ডান পা একদম বিচ্ছিন্ন ডান পায়ের কিচ্ছু নাই সব শেষ হয়ে গিয়েছে আর সর্বপ্রথম যে যুবকটা ফেসবুকে লাইভ করেছিল গোটা বাংলাদেশের মানুষকে দেখাচ্ছিল যে সেখানে কি হচ্ছে লাইভ চলতে চলতে হঠাৎ করে একটা ব্লাস্ট হয়েছে ওই আশেপাশে এরিয়ায় যারা ছিল তারা সব শেষ যে যুবকটা সর্বপ্রথম লাইভ করছিল কিছুক্ষণ পূর্বে মেডিকেল থেকে তার মরা লাশ উদ্ধার করা হয়েছে আপনি কি কল্পনা করতে পারেন যে একটু আগে যে মানুষটা ফেসবুকে অ্যাক্টিভ আধা ঘন্টা আগে যার অ্যাক্টিভিটি শো করছে যে সে আধা ঘন্টা পূর্বে ফেসবুকে ছিল আর আধা ঘন্টা পরে তার লাশের দাফন করবার জন্য কবর খনন করা হচ্ছে এটাকে আপনি কল্পনা করতে পারেন এই যে আজকে আমরা বসে আছি এখানে কালকে যে আপনি দুনিয়ায় চলাচল করতে পারবেন এটার কি কোনো গ্যারান্টি আপনার আমার আছে কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই বড় বড় কষ্ট লেগেছে এবং সবচেয়ে আমার বেশি কষ্ট লেগেছে তখন এটা বলে শেষ করে দেই আমি দেখলাম যে একজন যুবক এভাবে ভুড়িতে হাত দিয়েছে মানে এই পেটের কাছে তার ভুড়িগুলো বের হয়ে গিয়েছে এভাবে ধরে আছে কেন আর কিছুক্ষণ সে বাঁচতে চায় তার আশাটাই হচ্ছে আর কিছুক্ষণ আমি বেঁচে থাকতে হয় থাকতে চায় আমি এটা আমার আশা সে আশা নিয়ে সে ছুটছে সামনের দিকে মেডিকেলের দিকে তো প্রিয় ভাইরা এটা হচ্ছে আমাদের জীবন একদম সাময়িক এই সাময়িক জীবনে আমাদের কত আশা কত চাওয়া কত চাহিদা কত রাগ কত অভিমান কত আমাদের লোবার লালসা আল্লাহ আল্লাহ বলেন এই চাহিদা লোভ লালসা তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে কবরে না ঢোকা পর্যন্ত এই লোভ লালসা কারো কমবে কারো কমবে না এই লোভ লালসা এই জন্য এটা সাময়িক জীবন এটা শেষ হয়ে যাবে আজকে এখানে যারা আছেন আমাদের জীবনে কত স্বপ্ন টাকা নিয়ে স্বপ্ন বাড়ি নিয়ে স্বপ্ন মেয়েকে নিয়ে স্বপ্ন আজকে আমি আপনাকে একটা মেসেজ দিয়ে দোয়া করে দিব আজকে আলোচনা শেষ করে দেবো একটা মেসেজ আজকে যে ব্যক্তি চট্টগ্রামের সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে মারা গিয়েছে তার দগ্ধ লাশের সামনে আপনি দাঁড়ান তাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন যে ভাই where is your bank balance কই ভাই তোমার যে ব্যাংক ব্যালেন্স ছিল কোথায় গেল ওয়ার ইজ ইউর স্ট্যাটাস কই তোমার সম্মান আজকে কই তোমার টাকা পয়সা আজকে সে চুপচাপ থাকবে তার জবাব দেওয়ার মতো কিচ্ছু থাকবে না কারণ he is alone he is completely alone today সে একা আপনিও একা পড়ে থাকবেন আপনার লাশ একদম খোলামেলা জায়গায় রাখা থাকবে টাকা পয়সা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোক কিছুই আপনার সঙ্গে যাবে না ইন্না আল্লাহ বললেন সেই দিন আমি এটা দেখব না যে কোন মস্তির খতিব সে ছিল সেদিন আমি এটা দেখবো না যে কার কয়তলা বিল্ডিং ছিল আমি এটা দেখবো না ওই দিন সেই ব্যক্তির সম্মান সবচাইতে বেশি হবে যার হৃদয়ে ভয় আছে একজনের তিনি কে আল্লাহ ভয় অর্জন করতে হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ভয়টা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করে দেওয়া কারণ আমি চট্টগ্রামের সীতাকুণ্ডে আমার যে কলিজার টুকরা ভাইরা আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছে আল্লাহ তুমি সবাইকে শহীদি মর্যাদার মৃত্যু নাসিব করে দিও প্রিয় ভাইরা একটু দিল থেকে সবাই পড়েন না আমিন চট্টগ্রামের মানুষ খুব ভালো মানুষ ভাই খুব ভালো মানুষ অনেক মেহমান প্রিয় আলেম প্রিয় ইসলাম প্রিয় মানুষ আমি গিয়েছি আমি জানি রাজশাহীর মানুষ যেমন সভ্য শিক্ষিত চট্টগ্রামের ম্যাক্সিমাম মানুষ শিক্ষিত এবং সকলেই আলেম প্রিয় আল্লাহ যেন চট্টগ্রামবাসীকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচায় দেয় পর আমিন আপনারা সকলেই